ধর্ষণ মামলায় কারাগারে পাবনার সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু আর এ নিয়ে নিজ এলাকায় চলছে আলোচনা সমালোচনা কেউ বলছেন ষড়যন্ত্রের শিকার তিনি আবার কেউ নিন্দা করছেন তাকে রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও একুশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবনার খন্দকার আজিজুল হক ছাত্র ছাত্রজীবনে যুক্ত ছিলেন জাসুদের রাজনীতির সাথে আওয়ামী লীগে যোগ দিয়ে দুই সালে সংসদ সদস্য হন পাবনা দুই আসন থেকে বর্তমানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি সম্প্রতি এক নারীকে বিয়ে ও প্রতারণার ঘটনায় ধর্ষণ মামলায় তিনি কারাগারে এতে নিজ এলাকায় চলছে আলোচনা সমালোচনা সামনে নির্বাচন হয়তো উনি বিপক্ষের কিছু লোক হয়তো এই ষড়যন্ত্রের মাধ্যমে হয়তো উনিকে হ্যাঁ, মানহানি করার চেষ্টা করতেছে এখন যেহেতু আইনের মাধ্যমে গেছে আইনের মাধ্যমেই ফয়সলাটা হবে ভালো মন্দটা ওখান থেকেই আসবে ও বাম পন্থী রাজনীতি করত হঠাৎ করে এমপি নমিনেশন পাওয়া গেল তখন তো আর আমার কিছু করার নেই কিন্তু সে যে কি যারা জানতো আমরা জানতাম আমরা জানি নিজের করা মানে এটা আমি লীগকেই কলঙ্কিত করা আমরা এর জন্য লজ্জিত এবং দুঃখিত স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন আরজুর কারাগারে যাওয়া অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটা যদি সত্যিকারেই ধরেন উনি সত্যি নিন্দনীয় অপরাধ এবং এই ধরনের মানুষ যদি আজকে আওয়ামী লীগের নেতৃত্বে থাকে তা অবশ্যই দলের ভাবমূর্তি ভাবমূর্তিপূর্ণ হয় জেলা আওয়ামী লীগ সাবেক সংঘর্ষ সদস্য হিসাবে আমি মনে করি আসলে একটি অনাকাঙ্ক্ষিত এটা অপ্রত্যাশিত ঘটনা আসলে এটা আমরা প্রত্যাশা করি নাই এ নিয়ে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর পরিবারের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আর জেলা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি